এই সেই পাকিস্তান দুশ্চরিত্রা যে তার ভাড়াতে হ্যাঁ, হ্যাঁ, প্রেমিক প্রেমিকের ভাড়াতে গুন্ডারা নিচে আসো ফলোয়ার্স তুমি নিচে যাও প্রেমিক দিয়ে আমাকে উপর্যুপুর পিটিয়েছে এবং আমাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো আমার সাথে নেই এখন আমি কিছুক্ষণের মধ্যে আমি প্রতিশোধে যাব আমিও তার হাতে যাচ্ছে সব কি লাগাইছে oh ছেড়ে দে শয়তান স্বামী আজ বিচারা কে নেবে ড্রাইভার ভাবি ভাবি আমার ডায়লগ একদম মুখস্থ